नीचे ना चली गई কেদারনাথ মন্দির একবার পর্যন্ত সিমিট হ্যাঁ শ্রীভূমিতে করেছিল মন্দিরের কাছে একটা সেলফি নেবো ব্যাস ওটা কিসের পতাকা ওটা বাঘের না ওই ইয়ে ওই ষাট ষাট মন্দির মন্দির বা সিংহের ওই ষাট আপনি আবার আচ্ছা আচ্ছা আসলে ছেড়ে দেবেন